তো আজকে আমরা চমৎকার একটা ফাংশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যামডা ফাংশন সো আপনার যখন সিঙ্গেল লাইনে একটা ফাংশন করার প্রয়োজন হবে তখন এটা খুবই কার্যকর সো বেশি কথা না বলে আমরা কোড লেখা শুরু করি তো আমরা একটা ফাইল তৈরি করতেছি পাইথন ফাইল আজকে অবশ্য বাইরে খুব নয়েস এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পাই আন্ডারস্কোর ল্যামডা দেন হচ্ছে পাই দেন আমরা ডক্সিং লিখবো ল্যামডা ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে আপনার আর্গুমেন্ট অ্যান্ড এক্সপ্রেশন সো আমরা ডাব্লু থ্রি স্কুলটা ফলো করতেছি সো এক্স নাম একটা ভেরিয়েবল নিলাম তার মধ্যে আমরা ল্যামডা ফাংশনটা লিখতেছি এ হচ্ছে আপনার রিটার্ন করবে এ প্লাস টেন সো আপনার এই এটা হচ্ছে আর্গুমেন্ট অ্যান্ড এইটা হচ্ছে আপনার একটা এক্সপ্রেশন এটা হচ্ছে এই ভ্যালুটা সে যোগ করে রিটার্ন করবে সো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো এক্স একটা মেথড ফাংশনের মতো কাজ করতেছে সরি আমি মেথড বলে ফেলেছি গপিতে ফাংশনকে মেথড বলা হয় তো আমরা এলএস দিয়ে আমরা পাইথন আচ্ছা আমাদের ফাইলের নামটা ছিল পাই সো রান করছি আমরা দেখতে পাচ্ছি যেটা ফাংশনের মধ্যেই কাজ করেছে সো এখানে দেখি লেমডা ফাংশন সম্পর্কে তারা কি বলতেছে lambda function is a small anonymous function anonymous বলা হচ্ছে কেন মানে হচ্ছে এর কোনো নাম নাই অ্যাকচুয়ালি নাম নাই আমরা অন্য একটা ভেরিয়েবলে অ্যাসাইন করে এটাকে আমরা কল করেছি so lambda function can take any any number of argument অনেক নাম্বার অফ আর্গুমেন্ট সে নিতে পারে but can only have one expression একটা এক্সপ্রেশন তাকে দেওয়া যাবে যেমন এই যে এক্সপ্রেশন একটাই দেওয়া যাবে বাট আর্গুমেন্ট একাধিক দিতে পারেন আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি লিঙ্ক ফাংশনের ব্যবহার আজকে আমার ঠান্ডা লেগেছে এই জন্য আমি দুঃখিত so Y is equal to lambda keyword then হচ্ছে A B argument sorry parameter then হচ্ছে এ এন বি আমরা এ এবং বি দুইটা ভ্যালু এখানে রিসিভ করব এবং সেই দুইটা ভ্যালুকে আমরা গুণ করে আমরা প্রিন্ট করতেছি ওয়াই দেন হচ্ছে ফাইভ অ্যান্ড সিক্স তাহলে কী হবে পাঁচ তিরিশ হবে সো আমরা দেখতে পেলাম ল্যামডা ফাংশনটা আমরা আগে যে ইউজার ডিফাইন ফাংশন করেছি তার মতোই কাজ করেছে বাট এটা হচ্ছে এক লাইনে একটা ফাংশন করা যাচ্ছে অনেক ক্ষেত্রে এটা ইউজফুল যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশনের মধ্যে আবার একটা ল্যামডা ইউজ করেছে সো বেসিক্যালি ল্যামডা ফাংশন এর এটাই ছিল আমরা বিস্তারিত আর বলতে চাচ্ছি না ল্যামডা ফাংশন হচ্ছে এক লাইনের একটা ফাংশন যখন আপনার এটা প্রয়োজন হবে তখন ইউজ করবেন তো এটার একটা ব্যবহার আমরা চেষ্টা করতে পারি যেমন হচ্ছে আমরা লিস্ট কম্পারিশনে করতে পারি যেমন X for I in range range মেথডে আমরা তাকে বললাম যে তুমি দশ পর্যন্ত চলো বাট আমরা তো জানি যে লিস্ট কম্পিটিশনে ভ্যালু রাখতে হয় দেন হচ্ছে আমাদের এটা ইফ করতে হয় সো আমরা এক্সাম্পল দেখে আসি ল্যামডা লিস কম্পিটিশন আমার এখন মনে করতেছে না সেটা কীভাবে ইউজ করতে হয় তো লিস্ট কম্পিটিশনের ভিতরে যদি আমরা আচ্ছা এটা একটা কম্পারিজন দিয়েছে তারা লিস্ট কম্পিটিশন এভাবে আপনি যদি গুণ করতে চান মানে কি বলে রুট করতে চান তাহলে এত বড় লেখা লাগতেছে আর লেমডা ফাংশনে তাহলে কি হয় সেটা দেখেন আরও ছোট হয়ে যাচ্ছে ব্যাপারটা সো ম্যাপ করে হচ্ছে এটাকে আবার একটা ম্যাপ একটা ফাংশন যেটাতে আমরা পরে পড়াশোনা করব সে কী করছে প্রত্যেকটা নাম্বারের একটা রুট এড করছে তাহলে আমরা এটা ট্রাই করি লিস্ট কম্পিটিশন করলাম না আমরা একটা লিস্ট তৈরি করলাম যে প্রত্যেকটা নাম্বারকে সে রুট করে দেবে সো আমরা ল্যামডা ল্যামডা নিলাম দেন হচ্ছে এক্সের ভ্যালুটা আমরা নিব দেন হচ্ছে এক্স ইন্টু ইন্টু টু মানে যে ভ্যালুটা দিচ্ছে তার সাথে দুই গুণ করতে হচ্ছে দেন রেঞ্জ হচ্ছে ওয়ান থেকে ফোর মানে হচ্ছে ফাইভ দিলে আর কি ফোর পর্যন্তই চলবে এটাকে আমাদের একটা লিস্ট করতে হচ্ছে যেহেতু একাধিক ভ্যালু লিস্ট কথাটা লেখা যাবে না কারণ হচ্ছে এটা কিওয়ার্ডে পড়ে যাচ্ছে সেই জন্যই লেখা যাবে না তো আমরা এখন যদি একটু প্রিন্ট আউট করি তাহলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি এখানে কী কাজ করতেছে সো আমরা লিস্ট এলএসটি কোথায় পেলো sorry list accept most one argument to given আচ্ছা আমরা একটু ভুল করেছি সম্ভবত তো এইটাকে আবার ম্যাপ করতে হবে ম্যাপ ফাংশন নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ সো লিস্টের মধ্যে আমরা ম্যাপ এখন একটা একটাই আর্গুমেন্ট দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে চার তার মধ্যে সেটা রুট হয়েছে একের সাথে এক দুই গুণ করলে একই হয় তারপর দুইয়ের সাথে দুই গুণ করলে চার তারপর হচ্ছে তিন তিনে গুণ করলে নয় দেন হচ্ছে চার চারে গুণ করলে ষোলো অর্থাৎ এটা রুট রুট করা হয়েছে আর কি তো এটা ছিল একটা চমৎকার এক্সাম্পল তো ল্যামডা ফাংশন দেখি পাইথন ওয়ার্ডিতে কি বলতেছে পাইথন ওয়ার্ডিতে দেখি আমরা তারা কি বলতেছে সো অফিসিয়াল ডকুমেন্টেশন হয়তো বিস্তারিত আরও পেতে পারি আমরা দেখতে পাচ্ছি lambda so an anonymous inline function আর কি এক লাইনে function consist of a single expression সে একটা সিঙ্গেল এক্সপ্রেশন নিতে পারে হুইচ ইভলিউট সে মূল্যায়ন করে when the function is called the syntax to create lambda function is lambda parameter expression that is the nice এই জন্যই বলি অরিজিনাল মানে অফিসিয়াল ডকুমেন্টেশন খুব চমৎকার সো এখানে তারা এক্সাম্পল দেয়নি ওকে ঠিক আছে আমরা লেমডা ফাংশন নিয়ে আর কথা বলতেছি না শর্ট ফর্মে যদি বলতে চাই লেমডা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন যে ফাংশনের নাম থাকে না এবং সেটার প্যারামিটার এক বা একাধিক থাকতে পারে বাট এক্সপ্রেশন একটা হবে সো আজকাল লেকটা এখানেই লেকচারটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ